السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر সমস্ত তারই প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে প্রতিদিন চব্বিশটি ঘন্টা সময় দান করেছেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদের দুনিয়ার কর্মের জন্য পরকালের কর্মের জন্য পরকালের জন্য আমল করার জন্য যিনি আমাদেরকে চব্বিশটি ঘন্টা দিয়েছেন প্রতিদিন যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন হায়াত দিয়েছেন যৌবন দিয়েছেন সে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা সকলে শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের সাল্লামের প্রতি যিনি নিজের সময়ের গুরুত্ব দিয়েছেন যিনি সময়কে মূল্যবান কাজে অতিবাহিত করেছেন নিজের সারা জীবনের পুরো জীবনের সময়টি তাওহিদের কাজে তাওয়ার কাজে সুন্নার প্রতিষ্ঠার কাজে দিনের কাজে অতিবাহিত করেছেন এবং মতকে সময়ের গুরুত্ব বুঝার সময়কে গুরুত্বপূর্ণ মনে করার সময়কে কাজে লাগানো যিনি নির্দেশ করে গেছেন সেই রাসুলের প্রতি কেয়ামত পর্যন্ত শান্তি ধারা বর্ষিত হোক বলুন আল্লাহম্মা সাল্লাহ আল্লাহম্মা বারিক আলহ সম্মানিত ভাই ও বোন আমার আজকের আলো দাতা হচ্ছেন মহান আল্লাহ রাবুল আলমী তিনি আমাদেরকে সময় দান করেছেন একটি মানুষকে আল্লাহ রাবুল আলমিন কত রকমের নিয়ামত দিয়েছেন তার অন্যতম একটি নিয়ামত হচ্ছে যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন প্রতিদিন চব্বিশটি ঘন্টা দিয়েছেন একটা মানুষ দশ বছর ২০ বছর ৩০ বছর পনের কাজে আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন আল্লাহ পাকের কত বড় নিয়ামত একজন সুস্থ ব্যক্তি দুনিয়ার সমস্ত রকমের নিয়ামত ভোগ করতে চাই কিন্তু আপনি ওই লোকটাকে জিজ্ঞেস করেন যে হসপিটালে রয়েছে যে হসপিটালে শুয়ে শুয়ে দিন গুনছে যে আমি কখন সুস্থ হব সেই লোকটা একটাই নিয়ামত আল্লাহ রাবুল আলম কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো আর এটা বাস্তব জ্বলন্ত প্রমাণ যখন আমি হসপিটালে ছিলাম দাম্বাম মার্কাজি হসপিটালে গাড়ি অ্যাক্সিডেন্টের সময় গুরুতর আহত হয়েছিলাম হসপিটালে যে আমি ছিলাম সেখানে দেখা করতে যেতেন আমার ওস্তাদ শেখ মতিউর রহমান মাদানি শেখ মুখলেশ্বর রহমান মাদানি আরও বহু দিনে ভাইরা তখন আমি একটাই কথা বলতাম এবং হসপিটালে শুয়ে শুয়েটাই চিন্তা করতাম যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ করো তুমি আমাকে এখান থেকে একটু বের করো আমাকে দাঁড় হওয়ার সুযোগ দাও আল্লাহর কাছে এটাই চাইতাম যে আল্লাহ তুমি আমাকে দাঁড় করে একটু চলাফেরা করাও আল্লাহ রাবুল আলমিন মেহরবানি রহমত আল্লাহ লাকাল হামদ ওয়ালাকা শুকর আমার ওই সময় একটাই আশা ছিল যে আল্লাহ মানুষ চলাফেরা করে দিনের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহ তুমি আমাকে এভাবে বিছানায় ফেলে রেখে রাখেও না আমাকে তুমি উঠার সুযোগ দাও আমিও উঠবো দিনে কাজগুলো আমি করব। একটাই ছিল যে আল্লাহ তুমি আমাকে সার্বিক সুস্থতা দান করে এই জন্য বলছিলাম যে অসুস্থ ব্যক্তি দুনিয়ার সমস্ত নিয়ামত চাই না শুধু চাই যে আল্লাহ তাকে সুস্থ রাখুক যে চাওয়াটা আমি সেই সেন্ট্রাল হসপিটাল চেয়েছিলাম আল্লাহর কাছে একটা দোয়া করতাম এবং পৃথিবী থেকে বহু মানুষ আমার জন্য দোয়া করেছেন আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান যাচাই খেরদান করে বলুন আল্লাহ তো সম্মানিত ভাই বন্ধুগণ আমার আপনার আমার জীবনে সুস্থতা কত বড় নিয়ামত এই নিয়ামতটাও রয়েছে সময়ের ভিতরে সময়কে আপনি কাজে লাগাচ্ছেন সুস্থতা দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পর্যন্ত শুয়ে শুয়ে নামাজ পড়েছি দীর্ঘদিন পর্যন্ত বসে বসে নামাজ পড়েছি দীর্ঘদিন পর্যন্ত আমি চেয়ারে বসে নামাজ পড়ি রুকু সাজদা করার সুযোগ হয়নি আল্লাহর কাছে একটাই দোয়া করতে আল্লাহ তুমি আমাকে সার্বিক সুস্থতা দান করো সুহান এই সুস্থতা বড় নিয়ামত ভাই বোন আমার এবং অবসর সময় আপনি আপনার ডিউটি করার পরে চাকরি বাকরি করার পর যে সময়গুলো পাচ্ছেন অবসর সময় এই সময়কে আপনি কাজে লাগাচ্ছেন কিনা এই সময় সম্পর্কে আপনি কেয়ামতের ময়দান জিজ্ঞাসিত হবেন তাহলে আল্লাহ পাকের বড় নিয়ামত যে আল্লাহ রবুল আলমী আমাদেরকে সময় দিয়েছে আমাদেরকে সুস্থ রেখেছেন এই সময়ের কসম আল্লাহ রাবুল আলমিন করেছেন ওয়াল ফজরের কসম শপথ আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসান খসর আসরের কসম আসরের শপথ আল্লাহ রাবুল আলমের কালের সময় কালের সময়ের শপথ করেছেন কসম খেয়েছেন এই সময়ের গুরুত্ব বুঝানোর জন্য আসরের সময় মানুষ ব্যস্ত থাকে ফজরের সময়ের কসম আল্লাহ খেয়েছেন একটি কথা মনে রাখবেন যে আল্লাহ রাবুল আলমিনের জন্য জায়জ রয়েছে বৈধ রয়েছে তিনি যা ইচ্ছা যে কোনো বস্তু তিনি শপথ করতে পারবেন কসম করতে পারবেন কিন্তু আমরা মানুষ হিসাবে আল্লাহ ছাড়া অন্যের শপথ কসম করতে পারবো না আমরা এইটুকু বলতে পারবো যে আল্লাহর কসম একান্ত যদি কসম খাওয়ার শপথ খাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি বলবেন আল্লাহর শপথ আল্লাহর কসম আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মখলুকের মসজিদ ছুঁয়ে কসম খাওয়া গাড়িতে গাড়ি ছুঁয়ে কসম খাওয়া স্ত্রী এবং ছেলে মেয়েদের মাথায় হাতে কসম এগুলো শরীর শির্ক রসুল উল্লাহ বলছেন মান হালাফা বেগাইল্লাহ ফকাদ আশরাক যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো কাবার কসম মসজিদের কসম মায়ে বাপের কসম ছেলে মেয়ের কসম সুন্দরী বউয়ের কসম এইরকম যারা মিথ্যা কসম করে রসুল বলছেন যে ফাঁকাদ আশরাকা সে ব্যক্তি শিরিক করল আর শিরিকের ভয়াবহ পরিণাম সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য পেশ করেছি আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন বলছিলাম ভাই বোন আমার আপনারা যারা আজকে পৃথিবীর যে কোনো জায়গাতে আছেন সময়কে মূল্যায়ন করুন সময় যে আপনার জীবন থেকে যা চলে গেল আর ফিরে আসবে না মনে করেন যে আমার বয়স হচ্ছে তেত্রিশ বছর আমার জীবন আমি শেখ সালিমুদ্দিন মাদানি আমার বয়স তেত্রিশ বছর এই তেত্রিশটি বছর যে আমার সময় চলে গেল এই সময় কি আমি আর কেমন পর্যন্ত ফিরে পাবো কি কখনোই পাবো সময়কে মূল্যবান কাজে লাগান দুনিয়ার হালাল বৈধ কাজ করার পরে পরকালের জন্য আপনি নেকি অর্জন করুন সময়কে অপচয় করবেন না সুস্থতা একটি বড় নিয়ামত নিজের চৌবনকে সুস্থতাকে মদ পান করে আফিং পান করে চারাস পান করে নিজের যৌবনকে নষ্ট করবেন না এই সুস্থতাকে অসুস্থ করবেন না সিগারেট বিড়ি গাঁজা খেয়ে হারাম খেয়ে নিজের এই সুস্থতাকে আপনি নষ্ট করবেন না এবং আপনি যে অবসর সময় পাচ্ছেন ডিউটি করার পরে ফাঁকে যে সময়গুলো পাচ্ছেন সে সময়গুলো আপনি কখনোই নষ্ট করবেন না আর অধিকাংশ মানুষ এই দুইটা জিনিসে ক্ষতিগ্রস্ত হয়েছে ধোকা খেয়েছে নিজের যৌবন ছিল রক্ত শরীর তাজা ছিল গাঁজা খেয়ে মদ খেয়ে হারাম করে মারামারি হানাহানি করে নিজের যৌবনকে নষ্ট করে দিয়েছে জেনা ব্যবচার করেন যৌবনকে নষ্ট করে গুনাহের কাজে যৌবন নষ্ট করেছে সুস্থতাকে নষ্ট করে দিয়েছে অবসর সময়কে এমনভাবে গুনাহের কাজে কাটিয়েছে সে হিসাব দিতে হবে ক্ষতিতে পড়ে গেছে সম্মানিত ভাই বোন আমার সহি বখারে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি মহা রসুল উল্লাহ সাল্লাম এ মর্মে একটি গুরুত্বপূর্ণ তিনি হাদিস পেশ করেছেন সহি বখারের ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস সহি বখারের ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ বলেছেন নেমাতানে দুইটি নিয়ামত রাসুল্লাহ ইসলাম বলছেন যে নিয়ামত নিয়ামতানে দুইটি নিয়ামত দুইটি নিয়ামত কি সুস্থতা আর সেহা সুস্থতা সুস্থ শরীরে আছেন আপনি দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে সব কাজ করতে চলাফেরা জীবনে সব কাজগুলো করতে পারছে অসুস্থ হয়ে একবার দেখুন একবার হসপিটালে চার দিন পাঁচ দিন শুয়ে দেখুন যে কি কষ্ট এবং যারা ব্যস্ত ব্যস্ত দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে চড়ছে ব্যস্ততায় জীবন যাপন করছে জিজ্ঞেস করা হলে ভাই নামাজ পড়েন না কেন বলে যে ভাই এত ব্যস্ততা এত শেখ এত ব্যস্ত যে আমি সময় পাচ্ছি না নওয়াজবিল্লাহ কিসের ব্যস্ততা নিয়ে সময় বের করে দিনের কাজ করুন রসুল্লাহ সাল্লাম বলছেন নেমাতানে মকবুল ফি হেমা কাসির দুইটি নিয়ামত আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে এই মর্মে আল্লাহ রবুল আলমী বলেন আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াইন তাউদ দুনিয়া মাতাল্লাহ লা তুহসুহা ওয়াইন তাউদ দুনিয়া মাতাল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তাও তোমরা তা গণনা করতে পারবে না তাহলে আল্লাহ পাকের নিয়ামত অসংখ্য নিয়ামত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা অসুখ নাই সর্দি নাই কাশি নাই ডায়াবেটিস নাই সুগার নাই কিছু রকমের অসুস্থ নেই অসুস্থতা আপনার নেই সুস্থ শরীরে জীবন যাপন করছেন বড় একটা নিয়ামত আল্লাহ পাক নাস এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ ক্ষতিতে পড়েছে যৌবন ছিল সুন্দর প্রেম প্রীতিতে কাটিয়ে দিয়েছে নজরুল যৌবন সুন্দর ছিল সে গুনাহের কাজে কাটিয়ে দিয়েছে ধ্বংস হয়ে গেছে ধোকা খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এ কথায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহাম বলছেন চিন্তা করুন যে উল্লাহ সাল্লাম তিনি কত গুরুত্ব দিতেন কত সময়ের গুরুত্ব দিয়েছেন মানুষের সুস্থতার গুরুত্ব দিয়ে তিনি বলে দিলেন অবসর সময়ের গুরুত্ব দিয়ে তিনি বলে দিলেন দুইটি নিয়ামত ফি হে মকবুল ফি হে মাকাসির নাস বহু মানুষ তাতে ধোকা খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হচ্ছে আসেহা দ্বিতীয় ওয়াল ফারাগ আসেহা তো ওয়াল ফারাগো সেহা মানে হচ্ছে সুস্থতা শরীর সুস্থ আছে কোনো রকমের অসুখ নেই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আরেকটি কথা বলি যে যারা মমিন মোত্তাকিন যারা দিনদার এদের এরা যদি অসুস্থ হয় তাহলে এটা আল্লাহ পাকের পরীক্ষা এবং এই অসুস্থতার কারণে তারা সোয়াব পাবে নেকি পাবে কিন্তু একজন পাপি তাপি গুণাগার গুনাহের সঙ্গে জড়িত সেই লোক অসুস্থ হয়ে পড়ছে এটা তার জন্য কল্যাণকর নয় সে তার পাপের শাস্তি পাপের শাস্তি ভোগ করছে আমাদের সমাজে কিছু লোকের এখন ভুল ধারণা আছে অসুস্থ থাকলে বড় বড় অসুখ হলে বলে যে আমি যে কি পাপ করেছিলাম যে পাপের কারণে আমি অসুস্থ না না না এইরকম বলবেন না ভাই এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাচ্ছেন যে আপনি আল্লাহর খাঁটি বান্দা কিনা আপনি আল্লাহর মুখলিস বান্দার একনিষ্ঠ বান্দা কিনা না ভেজাল ওয়ালা বান্দা অসুখ দিয়েছেন আল্লাহ তিনি আপনাকে সুস্থ করবেন ওষুধ খাবেন বলবেন যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো তিনি সুস্থ করো আল্লাহ আপনাকে বড় নিয়ামত দিনদার মোত্তেকি পারেজগার ব্যক্তি যে যতই মানে দিনদার বেশি দার দিনদারি বেশি পারেজগারি বেশি সে ততই অসুস্থ হয় আর পাপি তাপি অসুস্থ না রে পাপি শুধু ঘুষ কর জুয়া কর অসুখী হয় না লোকেরা বলে যে লোকটা কোনো অসুখী দেয় অনেক গুণা আছে অনেক নেকি থেকে মাহারম বঞ্চিত বলছিলাম ভাই বোন আমার যারা দিনদার পুরুষ হোক আর নারী হোক যারা দিনদার তাদেরকে আল্লাহ অসুখ দিয়ে বিভিন্ন রকমের মানে পরীক্ষা করে থাকেন তো অসুস্থ হলে সে তাদের নেকি আছে সোয়াব আছে দ্বিতীয় হচ্ছে যে যারা পাপি তাপি গুণাগার বান্দা গুনাহের সাথে জড়িত দিন নাই ধর্ম নাই কিছুই নাই পাপি অসুস্থ তাহলে ভাববেন যে আল্লাহর পক্ষ তার গজব নাজিল হয়েছে পক্ষে তার শাস্তি হচ্ছে ভাই বোন আমার বলছিলাম যে দুইটি নিয়ামত আল্লাহ পাহাকের এই নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত কাজে লাগাতে পারিনি এটার মূল্যায়ন করতে পারেনি সময় থাকতে মূল্যায়ন করি আমাদের দেশে একটি কথা আছে স্ত্রী বলে যে দাড়ি পেকে গেল আমার স্বামীর বুড়া হয়ে গেল এখনো মসজিদে যাই না চিন্তা করেন মানে যৌবন বয়সে কি তার নামাজের দরকার নাই না হজ জাকাত দরকার নাই সব সময় দরকার আছে কিন্তু বুড়াতি বয়স হলে তখন ঠুক ঠুক ঠুক লাঠি নিয়ে বুড়া আস্তে আস্তে মসজিদে গেল এইরকম বুড়াতে বয়সে রুকু ঠিক নাই সাজদা ঠিক নাই সাজদা গিয়ে দীর্ঘক্ষণ থাকতে পারছে না দাঁড়াতে পারছে না এরকম অবসর সময় এই সময় এর সাথে কোনো লাভ হবে যৌবন যখন নামাজ ফরজ হয়েছে তখনই আপনাকে নামাজ আদায় করতে অনেক মহিলা আছে জিজ্ঞেস করেন নামাজ পড়েন না কেন বলে এখনো সময় নেই এখন তো বয়স যৌবন টকবক করছে নামাজ পড়বো না পরে দেখা যায় না না ভুলের মধ্যে আছেন আপনি যৌবনকে গুনাহের কাজে জড়িত করে যৌবন নষ্ট করবেন না প্রিয়নবী মোহাম্মদ রসৌল্লাহ বলছেন সেহাত সুস্থতা আল্লাহ পাকের পড়ো নেয়ামত এই সুস্থতা কিসে আছে সময়ের ভিতর আছে চব্বিশটি ঘন্টা আপনার জীবনে যে সময়গুলো আল্লাহ দিয়েছেন এই সময়ের মধ্যে সুস্থতা আছে আল্লাহ আমাদের সকলকেই সুস্থ রাখেন বলুন আল্লাহ আমিন দুই নম্বর হচ্ছে ওয়াল ফারাগ অবসর সময় নিজের সাংসারিক কাজ করে চাকরি বাকরি করে আপনি আপনার যা ডিউটি করছেন এই করার পরে যে সময়গুলো আপনি পাচ্ছেন এ সময় আপনার কত মূল্যবান আজকাল আমাদের যুবক সমাজ দেখেছেন যুবকেরা যুবতীরা ফেসবুকে হাজমার সময় নষ্ট করে দিচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে গিয়ে মেসেজ দিতে গিয়ে হ্যালো হাই করতে করতে সময় বের করে দিই মতে পর পুরুষের সাথে গল্প করে সময় পার করে দিল একজন লোক কোনো মহিলার সাথে গল্প করে সময় পার করে দিল আপনি আপনার জীবন থেকে কত সময় যে বের করলেন মানে পার করলেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন নিয়ে কি আছে ছেলে মেয়ের সাথে কথা দিন ভাই বোনের সাথে কথা বলুন পর মহিলার সাথে কথা কেন বলবেন সময়টা আপনি কেন নষ্ট করবেন ভাই আমার বোন আমার যৌবনকে আপনি কেন নষ্ট করবেন এই যৌবন আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন বিরাট একটি নিয়ামত এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ করব যে আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে সময় দিয়েছেন এই সময়ের একটি হচ্ছে যৌবন দিয়েছেন পুরো জীবন দিয়েছেন একটি সারা জীবনে আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ কত যে সময় দিলেন সুহান আল্লাহ বিশেষ করে আমাদেরকে যৌবন দান করেছেন কত বড় আল্লাহ পাকের নিয়ামত এই যৌবনকে কন্ট্রোল করে রাখতে হবে তারপর আল্লাহ রাবুল আলমী আমাদেরকে অর্থ দিয়েছেন অর্থ কিভাবে আয় করছেন কিভাবে খরচ করছেন এল মনোপাতে আপনি কি আমল করছেন এই পাঁচটি প্রশ্নের জবাব কেয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে আপনার সারা জীবনের হিসাব আল্লাহ নেবেন নিজের জীবন আপনি কোথায় কাটিয়েছেন যৌবন কোথায় বিন্যাস করেছেন কোথায় নষ্ট করেছেন কেমতের পাঁচটি প্রশ্ন যতক্ষণ দেননি উত্তরে পাঁচটি প্রশ্নের জবাব দেননি আদম সন্তান পা নড়াচড়া করতে পারবেন না দুনিয়াতে যা কিছু করেন না কেন আল্লাহর কাঠ গড়ে কিন্তু আপনি পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে ওখান থেকে আপনি সরে যেতে পারবেন না পাঁচটি মূল্যবান প্রশ্ন প্রথম প্রশ্ন হবে আপনার জীবন সম্পর্কে আল্লাহ বলবেন যে এই বান্দা এই বান্দি তোমাকে আমি দীর্ঘ সময় দিয়েছিলাম বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ একশো বছর তোমাকে যে সময় দিয়েছিলাম এই সময় তুমি কোন কাজে লাগিয়েছ সারা জীবনের হিসাব হবে বিশেষ করে দুই নম্বর প্রশ্ন হবে যৌবন সম্পর্কে হে যুবক হে যুবতী নরনারী তোমরা তোমাদের যৌবন কোথায় নষ্ট করেছ আল্লাহ জিজ্ঞেস করবেন কেমতের ময়দানে তিন নম্বর প্রশ্ন হবে যে আপনি টাকা পয়সা কিভাবে অর্জন করেছেন হারাম খেয়ে হারাম পন্থা না হালাল পন্থা সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে দু নম্বরই করে এক নম্বরই কাজ করে হালালভাবে আপনি অর্জন করেছেন মানুষ পয়সা বাঁচানোর জন্য কত রকমের মেহনত চুরি করে বাড়ি একাতি কত রকমের গুনাহ করে সময় তো ভাই বোন আমার তাহলে তিন নম্বর প্রশ্ন হবে আপনি কিভাবে মাল অর্জন করছেন সম্পদ কিভাবে অর্জন করছেন আর চার নম্বর প্রশ্ন হবে যে আপনি কোন পথে খরচ করছেন হিসাব দিতে পারবেন তো আল্লাহ আপনাকে যে রিয়াল দিয়েছিলেন টাকা পয়সা দিয়েছিলেন হ্যাঁ এটা ফেসবুকে কাটিয়ে দিলেন গুনাহের কাজে মানুষের সাথে প্রেম প্রীতি করে কাটিয়ে দিলেন না নেকির কাজে কাটিয়ে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে যা ইলম দান করেছেন যা জ্ঞান দিয়েছেন যতটুকু কতটুকু আমরা আমল করছি এই ব্যাপারে আল্লাহর পর জিজ্ঞেস করবেন আসুন এ মর্মে একটি সোনানা তিরমিজি একটি হাদিস আপনাদের সামনে পেশ করি যে হাদিসের ব্যাপারে আল্লাহ নাসিদ্দিন আলবানী রহমতুল আলী বলছে হাদিস হচ্ছে সাহি সোনানা তিরমিজির দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস দুই হাজার চারশো কত ষোলো নম্বর হাদিস আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي সম্মানিত ভাই বোন আমার আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজুলু কাদামু ইবনে আদামা অথবা এভাবে পড়েন আদম কিয়ামা মিন যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না আদম সন্তান তার রবের কাছ থেকে পা নড়াতে পারবে না সরাতে পারবে লা তাজুল কাদম ইবনে আদম ইবনে আদম নড়াচড়া করতে পারবে না সরতে পারবে না পা নড়াচড়া করা মানে কি সেখান থেকে সরতে পারবে লাতাজুল কাদামুবনে আদম কাদামুবনে আদম আদম সন্তান আদমের ছেলে মেয়ে এরা পা নড়াতে পারবে না কেমতের দিনে মিন আইন রব্বিহি তা রবের কাছ থেকে তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে তার রবের কাছ থেকে প্রভুর কাছ থেকে সে সরে যেতে পারবে না নড়তে পারবে না ওখান থেকে চলে যেতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর দেয়নি ভাই বোন আমার আপনারা যারা আমার এই বক্তব্য শুনছেন লাইভ দেখছেন আপনাদের বলবো যে যতক্ষণ পর্যন্ত আপনি আমি প্রত্যেকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেনি সে তার রবের কাছ থেকে সরতে পারবে না পা নড়াতে পারবে না কোনোই ক্ষমতা তার থাকবে না এক নম্বর কি তাহলে পাঁচটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আর এই পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহ কেমতের সময় চাইবেন কেমতের দিনে চাইবেন আর এই পাঁচটি প্রশ্ন যে আপনাকে করা হবে পাঁচটি যে আপনাকে আল্লাহ প্রশ্ন দিয়েছেন কাজ দিয়েছেন এটা সময়ের ভিতরে আছে আর আমার আলোচ্য বিষয় কি আছে সময়ের গুরুত্ব তাহলে সময়ের গুরুত্বের মধ্যে সময়ের মধ্যে পাঁচটি জিনিস মানুষ করে থাকে তাহলে সময়ের ভিতরে পাঁচটি জিনিস মানুষ করে থাকে পাঁচটি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি পারবেন না এখন থেকে প্রস্তুতি নেন হাদিসটা আরেকবার পড়ি আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী সাল্লাল্লাহু قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما فناه আন তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে ফিমা আপনা সে কোন কাজে অতিবাহিত করেছে আল্লাহ রাবুল আলমীর কেমতের ময়দানে আপনার আমার এই পুরো জীবন সম্পর্কে পুরো লাইফ সম্পর্কে জিজ্ঞেস করবেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি কি করেছি এ ব্যাপার আল্লাহ জিজ্ঞাসা করবেন চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে প্রথম যে প্রশ্নটা করবেন আল্লাহর দরবারে যে প্রথম প্রশ্নের জবাব দিতে হবে সেটা হচ্ছে না পুরো যৌবন সম্পর্কে না পুরো জীবন সম্পর্কে আল্লাহ আপনাকে আমাকে যে আয়ু দিয়েছেন দশ বছর ২০ বছর পঞ্চাশ একশো যা সময় দিয়েছেন পুরো জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আর এই পুরো জীবনটা কোথায় সময়ের মধ্যে রয়েছে পুরো জীবনে আল্লাহ কত আপনাকে আমাকে সময় দিয়েছেন তিনি কি জিজ্ঞাসা করবেন না অবশ্যই করবেন আল্লাহ আপনাকে আমাকে যে জীবন দান করেছেন পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে এই যে আয়ু দিয়েছিলাম বয়স দিয়েছিলাম এটা তুমি কোন কাজে লাগিয়েছ যদি আপনি দুনিয়াতে বৈধভাবে জীবনযাপন করেন নেকির কাজগুলো করলেন হারাম নাজাইজ পাপ ঘুষ সুদ থেকে বাঁচলেন এক কথায় সমস্ত রকমের পাপ থেকে বেঁচে গেলেন সমস্ত রকমের নেকি করলেন সেদিন আপনি কেমতের ময়দানে জবাব দিতে পারবেন প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে এতটি বছর সময় দিয়েছিলে আমি তোমার সময়টা লেখা আরবি লেখাপড়া করলাম দিন শিখলাম হ্যাঁ নিজের জীবনযাপন করেছি এই যে বৈধভাবে জীবনযাপন করেছি শরীয়ত সম্মত কাজ করেছি দুনিয়াতে এবং পরকালের জন্য আমি এই কাজগুলো করেছি যদি আপনি এইভাবে করেন তাহলে আর যদি আপনি গুনাহের সাথে জড়িত থাকেন পাপের সাথে জড়িত আছেন সারা জীবন আপনি নেকি করলেন না শুধু পাপ আর পাপ কার কোথায় লুট করব। কাকে কোন জায়গাতে মারব কার কি ক্ষতি করব কার কি বেমানে কার কি অপবাদ দিব কার গিবত করব নিন্দা করব চুগল করি করব কাকে হেনস্থ করব কার সম্মান নিয়ে খেলা করব কার কাছ থেকে বলবো এই তুই টাকাতে আমার জ্বালিয়েছিস কার জমি দখল করব মারামারি করব এইরকম গুনাহের কাজে যারা জীবনকে সারা জীবনকে অতিবাহিত করে মারা গিয়েছেন কেমতের ময়দানে আপনি সঠিক জবাব দিতে পারবেন না শুধু এক একটি নিয়ামতের ব্যাপারে এক একটি মুহূর্তের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে এই জবন তুমি এই সারা জীবন তুমি কেন গুনাহের কাজে লাগিয়েছ চিন্তা করুন ভাই বোন আমার চিন্তা করুন আপনি যে আপনাকে আল্লাহ যে সময়গুলো দিয়েছেন পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোথায় কি করছেন না করছেন সব খবর আল্লাহর কাছে আছে আল্লাহ অন্তরে খবর জানে যে আপনি কি করছেন সারা জীবনে অতএব আপনাকে বলবো জীবনে আপনি নেকির কাজগুলো করেন গুনাহের কাজগুলো ছেড়ে দিন নেকির কাজগুলো করুন জীবনযাপন করুন সুন্দরভাবে ইসলামী জীবন হবে পারিবারিক ইসলাম হবে আপনার আপনার জীবন হবে মডেল আপনার জীবন হবে একটি আদর্শময় জীবন আপনি দেখুন যে বিশ্বনবী মোহাম্মদুর রসৌল্লাহ জীবন ছিল একটি আইডিয়াল আল্লাহ বলছেন লাকাদ কানা আলাকুম ফি রাসুল্লাহ হাসানা নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবন হচ্ছে উত্তম আদর্শ নবী সাল্লামের জীবনী পড়ুন পরে দেখুন যে তিনি নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করেছে এই পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন কিভাবে তিনি অতিবাহিত করেছেন সেখান থেকে আপনি উপলব্ধি করুন শিক্ষা নেন অতি ভাই বোন আমার সারা জীবন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তোমাকে এত বড় এত জীবন দিয়েছিলাম তুমি কিভাবে তোমার যৌবন কাটিয়েছে কিভাবে তুমি জীবন অতিবাহিত করেছো আন উমরিহি ফি মাফ না তাহলে এক নম্বর প্রশ্ন পুরা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি কাজে লাগান অতএব নেকি করলে আপনি জানতে পারবেন বলতে পারবেন গুনা করবেন বলবেন আল্লাহ গুনাহ করে সেদিন আপনার আজাম হবে অতএব পুরো জীবনকে আপনি খেয়াল রাখবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান সাবাবিহি ফি মাবলাহ যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফি মাবলাহ এতে কিভাবে তুমি যৌবন কাটিয়েছ কিভাবে যৌবনকে নষ্ট করে দিয়েছ যৌবন আঠারো বছর ২০ বছর ৩০ বছর পর্যন্ত যৌবন মানুষের সাথে রক্ত গরম থাকে এই যৌবনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন এই যৌবনের এবাদত হচ্ছে আসল এবাদত এই যৌবনে দিনদার হয়ে যান যুবক বয়সে মানুষের যেন পাপ করা সহজ হয়ে যায় রক্ত যখন গরম থাকে রক্ত কন্ট্রোল করুন যৌবন কন্ট্রোল করুন আপনি আপনি যৌবনকে গুনাহের কাজে লাগাবেন না পাপের কাজে লাগাবেন না নোংরামির কাজে লাগাবেন না কোনো মহিলার সাথে প্রেম প্রীতি করে নিজের যৌবনের সময়গুলো বের কর নষ্ট করবেন না বোন আমার বলবো যে আপনারা আপনাদের যৌবনকে মূল্যবান যৌবন দিয়েছেন আল্লাহ এতে আপনারা হারাম কাজে লাগাবেন না আল্লাহ পাক কোনো একটা নিয়ামত করেছেন আমাদের প্রতি যে তিনি আমাদের যৌবন দান করেছেন ফি যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন তুমি কোন কাজে লাগিয়েছ প্রত্যেককে প্রশ্ন করা হবে অতএব ভাই বোন আমার এই যুবক আছেন হে যুবকের দল হে যুবক নরনারী আমি আপনাদের বলবো আপনি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী একজন ভাই হিসাবে বলবো যে আপনার নিজের যৌবনকে আল্লাহর কাজে লাগান দিনের কাজে নেকির কাজে লাগান সমস্ত রকমের গুনাহের কাজ থেকে আপনি বেঁচে যান যৌবনে পরবর্তীতে আপনি বাঁচতে পারেন নিজের যৌবনকে যদি আপনি আল্লাহর কাজে অতিবাহিত করেন তাহলে আপনি পুরো জীবনটা আল্লাহর কাজে অতিবাহিত করতে পারবেন এই যৌবন সোহান কত আল্লাহ পাকেন রক্ত গরম আছে বিশ কেজি ত্রিশ কেজি বোঝা আপনি নিতে পারছেন যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনি চলতে পারবেন না হাঁটতে পারবেন না রক্ত ঠান্ডা হয়ে গেছে প্রতিবে এই যৌবনকে আপনি গুনাহের কাজে জড়িত করবেন না এই যৌবনকে যৌবনে আপনি মানুষের সঙ্গে মারামারি করে হিংসা আজাদ করে মানুষে আত্মসাত করে কাটাবেন না এই যৌবনকে এক কথায় বলবো যৌবনকে গুণ গুনাহের কাজের সঙ্গে কাটাবেন না পাপের কাজে নিজের যৌবনকে নষ্ট করবেন না ব্লু ফিল্ম দেখে তো নষ্ট করবেন না মহিলাদের সাথে হারাম প্রেম প্রীতি করে সময় কাটাবেন না ফোনে গল্প করে কাটাবেন না হ্যাঁ ফেসবুকে হারাম কথা লিখতে গিয়ে সময় কাটাবেন না ইউটিউবে ইউটিউবের মাধ্যমে গুনাহের জিনিস দেখে গান বাজনা সিনেমা দেখে নিজের যৌবনকে আপনি নষ্ট করবেন না এই যৌবন নষ্ট হয়ে গেলে আর আপনি ফিরে পাবেন হস্তমেথুন করে আপনি আপনার যৌবন নষ্ট করবেন না এই যৌবনকে এক কথায় বলবো যৌবনকে আপনি গুনাহের কাজে জড়িত করবেন না গুনাহের কাজ থেকে পাপ থেকে আপনি যতটা পারেন দূরে থাকেন যৌবনকালে আপনি আপনার স্ত্রীর ফটোটা একসাথে তুলে ফেসবুকে ছাড়বেন না ছি ছি অনেক মানুষ দুঃখ লাগে বিবাহ করে আসার পরে নতুন বইয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয় মানুষ কমেন্ট করে একটু আত্মবোধ নেই নেই গুণ নেই তোমার একটুও জ্ঞান নেই স্ত্রী ছবি সারা দুনিয়ার লোককে দেখাচ্ছ কেন দেখাবে পর্দার জিনিস পর্দায় থাকবে সে অতএব এগুলো গুনাহের সঙ্গে জড়িত করবেন না অনেক ভাই বোনদের সতর্ক করছি অনেক বোনদের আমি সতর্ক করছি যে সমস্ত বোনেরা নিজের নগ্ন ছবি ফেসবুকে দিয়ে রাখছে ফেসবুকে মহিলা তুমি কেন ছবি দিবে তোমার বাচ্চার ছবি দিয়ে রাখো অসুবিধা নেই অনেক বোনেরা বলে যে আমরা ফেসবুকে দাওয়াতের কাজ করছি কথা ঠিক আছে কিন্তু আপনি আপনার ছবি দিয়ে সেখানে মানুষ কমেন্ট করবে চলা কেমন ফিরা কেমন চশমাটা কেমন মাথায় টুপি কেমন কি কেমন হ্যাঁ এইরকম আপনি মানুষকে আকর্ষণ লাগিয়ে যুবক যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে রাস্তা ধরে চলছেন যুবতীরা মেকআপ করে চলছে এত সৌন্দর্য দিয়ে চলছে ফ্যাশন করে চলছে যুবকের মন খারাপ হয়ে যাচ্ছে এরকম খবরদার আপনি করবেন না যৌবন দিয়েছে আল্লাহ আপনার এই আল্লাহ এটা হেফাজত করুন সৌন্দর্য প্রকাশ করবেন একমাত্র নিজের স্বামীর কাছে আর ফেসবুকে আপনি ছবি দিয়ে দিলেন সারা দুনিয়ার লোক কমেন্ট করছে আপা কেউ ভালো লাগছে এই সে কত কি মানে এগুলো কেন আপনি দিবেন নিজের ছবি দাওয়াতি কাজ করবেন নিজের ছেলের ছবি দিয়ে দেন বাচ্চা দিয়ে দেন সেভাবে আপনি কাজ করুন দাওয়াতে কাজ করতে আমি বাধা দিচ্ছি না কোনো ভাই বোনকে বাধা দিচ্ছি না এটা ভুল বুঝবেন না আপনারা কোনো ভাই বোনকে আমি দাওয়াতি কাজ হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে বাধা দিচ্ছি না তবে আপনাদের বলবো যারা পুরুষ আছেন ছবি দিচ্ছেন ঠিক আছে যারা মহিলা আছেন তারা আপনারা নিজের ছবি দিবেন না যারা বিবাহ করে নিজের বইয়ের ছবি দিয়েছেন এখনই সরিয়ে নিন কেন আপনি আপনার বোনের বইয়ের ছবিগুলো দিবেন সম্মানিত ভাই বোন আমার এই জমানো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করেন এই জন্য রসুল্লাহাম বলছেন ওয়ান মা ওয়ান শাবাবি ফি যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার যৌবনকে কোন কাজে নষ্ট করেছো তা আপনি নেকির কাজে কাটান যৌবন আলহামদুলিল্লাহ জবাব দিতে পারবে গুনাহের সঙ্গে কাটিয়ে দিয়েছেন পাপের কাজে কাটিয়ে দিয়েছেন এই যৌবনকে তাহলে আপনি সেদিন কি হিসাব দেবেন যৌবনকে কন্ট্রোল রাখেন আপনি আপনাকে নিজে কন্ট্রোল রাখেন কেন আপনি গুনহা করবেন কেন হাই হয়ে বলে আই লাভ ইউ বলবেন কোনো মেয়েকে কেন বলবেন আপনি এই জোবানকে কন্ট্রোল করেন দেহ কন্ট্রোল করেন কন্ট্রোল করলে আপনি আপনার যৌবনকে কন্ট্রোল করেন এই যৌবনকে আপনি আপনার স্ত্রী কাজে লাগান মাসা ভালো সময় তো ভাই বোন আমার কিয়ামতের ময়দানে সাত প্রকার ব্যক্তি কি আল্লাহ রাবুল আলমিন আর সে আজিমে নিচে যে স্থান দিবেন তার মধ্যে একটি হচ্ছে অসাব বন্যাসা ফে এবাদতিল্লাহ ও ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক নিজের চৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লাহর ইবাদতে নিজের চৌবনকে যে লাগিয়েছে ফি অথবা অসাহাবন্যাসা ওই যুবক যে যুবক নিজের চৌবনকে নেকির কাজে আল্লাহর ইবাদতের কাজে কাটিয়েছে তাহলে নিজেকে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দেন ভাই নামাজ পড়েন না কেন এখন তো যুবক আছি বুড়া হলে পড়বো বোন নামাজ পড়েন না কেন আরে এখন তো যুবক আছে নামাজ পরে পড়বো না না এরকম করবেন না তাহলে আপনি আপনার যৌবনকে নেকির কাজে লাগান ইবাদতের লাগান দিনই কাজে লাগান এবং যৌবনকে সবসময় কন্ট্রোল রাখবেন মন চাচ্ছে সিগারেট খাতে না না হারাম খাবেন বিড়ি সিগারেট গাঁজা গুটকা খাইনি সবই হারাম আর যুবকদের মুখে মুখে দেখেন যে গুটকা রাখা আছে ছি ছি খাইনি রাখা আছে সিগারেট ধূমপান করে যিনি যার যৌবন নষ্ট করে দিয়েছে কত অপচয় করে করছে আফিং খেয়ে নষ্ট করে দিলে মদ খেয়ে নষ্ট করে দিলেন যৌবনকে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে প্রেম প্রীতি ভালোবাসা করে নষ্ট করে দিলেন ছি ছি ছি এরকম নষ্ট করবেন কেন আপনি যৌবনকে এই যৌবনে আপনি বিবাহ করেন বিবাহ করে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যৌবন কাটান নেকির কাজে কাটান বোন আমার ভাই বোন আমার আপনাদের বলবো নিজের যৌবনকে কন্ট্রোল করে রাখুন এই যৌবনে যদি কন্ট্রোল করতে রাখতে পারেন যৌবনকে আত্মের আয়ত্তে রাখতে পারেন তাহলে পরবর্তী আপনি আপনার জীবনকে আয়ত্তে রাখতে পারবেন এই জন্য বলছিলাম যে সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যৌবনের সময় যৌবনের সময় যদি ভালো কাজে লাগাতে পারেন নেকির কাজে লাগাতে পারেন গুনাহের কাজ থেকে বাঁচতে পারেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সময়ের গুরুত্বের ব্যাপারে এখানে একটি কথা তিনি বলেছেন ওয়ান শাবাবিহি ফি মাহাবলাহ যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবনকে কোন কাজে কাটিয়েছো তাহলে বানি আদম আদম সন্তানে পাঁচটি প্রশ্ন হবে আপনার আমার সকলের কেমতের ময়দানে প্রথম হচ্ছে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন পুরো জীবন সম্পর্কে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যৌবন সম্পর্কে খাস করে কারণ যৌবনে যদি মানুষ যুবক বয়সে গুণা থেকে বাঁচতে পারে পরবর্তীতে বাঁচতে পারে গুণা নেকির কাজ যদি যৌবন বয়সে করতে পারে যুবক বয়সে যুবক যৌবনে তাহলে সে পরবর্তীতে নেকিগুলো করতে পারবে তাহলে যৌবন সম্পর্কে দুই নম্বর প্রশ্ন করা হবে অতএব দুই নম্বর প্রশ্ন উত্তর দিতে পারবেন কিনা এখন থেকে প্রস্তুতি নেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মিন আইন আর সম্পদ সম্পর্কে অর্থ সম্পর্কে টাকা সম্পর্কে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন এই মাল তুমি কিভাবে অর্জন করেছে কোথা থেকে অর্জন করেছে কোন পথে তুমি আয় করেছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কত কি আপনার নিয়ামত তাহলে এই অর্থ আপনি কিভাবে উপার্জন করলেন হালাল ভাবে না হারাম হালাল তরিকায় আয় আছে কি না হারামের টাকা দিয়ে আয় করেছে হারামের অনেক পথ আছে তাহলে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আপনি যে কাম করছেন অর্থ সঞ্চয় করছেন মাল জমা করছেন টাকা পয়সা যে আপনার কাছে আছে এই টাকাটা কিভাবে আছে কালা মানি না সাদা মানি ভালোভাবে পয়সা আসছে হালা বৈধ পথের মাধ্যমে না গুনাহের পথের মধ্যে ঘুষের মাধ্যমে আসছে না মদের মাধ্যমে আসছে না সুদের মাধ্যমে না কিভাবে আসছে বলছিলাম আপনাদেরকে যে ওয়া মালিহি মিনাইন মাল সম্পর্কে আপনার যে অর্থ টাকা পয়সা যে আপনার আছে এই টাকাটা আপনি কিভাবে অর্জন করলেন হালালভাবে বৈধভাবে না অবৈধভাবে হয়তো আপনি অবৈধভাবে রাতারাতি বড় লোক ধনী হয়ে গেলেন মানুষ বলছে লোকটা কত পয়সা ইনকাম করলো গো কিন্তু আপনি হারামভাবে করলেন যে হারাম খেলেন আপনি আপনার ছেলেকে স্ত্রীকে মেয়েকে হারাম খাওয়ালেন এর জবাব কেমতির ময়দানে অবশ্যই আপনাকে দিতে হবে আর মানুষ যে আইন কাম যা করে সে কি পুরা খেতে পারে একটা লোক জীবনে যা ইনকাম করে সে নিজে কি ভোগ করতে পারে পুরোপুরি না না তাহলে আপনি কেন হারামভাবে আই ইনকাম করবেন বৈধ পন্থাই অবলম্বন করুন গরিব হয়ে থাকেন হারাম খাবেন না এসি ঘরে হারামের টাকা দিয়ে এসি কিনে না ঘুমিয়ে খেড়ের ঘরে মাটির ঘরে আপনি ঘুমান মাফি মুশকিল কোনো অসুবিধা নেই তাহলে আপনার টাকা পয়সা যে আপনি যা ইনকাম করছেন হারামভাবে যদি করেন নিজে আপনি কতটা হারাম খাতে পারবেন কতটা পারবেন আপনি নিজে হারাম খেলেন আর আপনার ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে আপনি হারাম খাওয়ালেন আপনি হারাম উপার্জন করলেন ধনী হয়ে গেলেন আর আপনি মারা গেলেন পরার পরে আপনি কেমতের মধ্যে হিসাব আপনাকে দিতে হবে আর আপনি তো হারামটা পুরো খেতে পারলেন না এটা অন্যরা খেলো ছেলে মেয়ে ভাই ভাতিজা স্ত্রী এরা সালা সম্বন্ধে এরা খেলো এরা খেয়ে এটাকে ভোগ করছে আর আপনি নিজেই জাহান নামে আছেন কেন ভাই একটু বিবেচনা করুন একটু চিন্তা করুন ভাই বোন আমার যে আপনার রুজি হালাল কিনা রুজি হালাল কিনা হালাল কিনা হালাল আপনার রিজিক হালাল হতে হবে রুজি হালাল হতে হবে হালাল রুজি না হারাম রুজি আপনি পরীক্ষা করুন তিন বেলা না খেয়ে দুই বেলা খেয়ে হালাল খেয়ে থাকুন মাছ মাংস ভালো ভালো জিনিস খাচ্ছেন হারামে পয়সা দিয়ে না কোনো লাভ হবে না যে ব্যক্তির হারাম খাদ্য খেয়ে গোস্ত মাংস তৈরি হয়েছে সে ব্যক্তির এই গোস্ত মাংস জাহান নামে যাওয়ার জন্যই উপযুক্ত হারাম খাদ্য খেলে এবাদত বান্দি কবুল হবে না হারাম খেলে আপনার ইবাদত বান্দে কবুল হবে না গুনাহের সঙ্গে জড়িত হবেন না আপনি হারাম বর্জন করুন আল্লাহ রসুল আসলাম বলছেন যে মালিহি মিন আইনাক্তাসাবাহু ওয়াফি মানফাকাহ তার তিন নম্বর প্রশ্ন করা হবে যে আপনি আপনার অর্থ মাল কিভাবে অর্জন করলেন কিভাবে ইনকাম করছেন সেটা আল্লাহ প্রশ্ন করবেন আলিম আলামা জিজ্ঞেস করলে যে ভাই কীভাবে ইনকাম করছেন আলিমদেরকে তো হ্যাঁ খুব ভালো কথা বলি আমি এইভাবে ইনকাম করছি কিন্তু ভিতর ভিতর দু নম্বরই ধান্দা ভিতর ভিতর আপনার গুনাহের সঙ্গে হারামের সঙ্গে ধান্দা গুনা অবৈধভাবে আপনি টাকা অর্জন করছেন না এরকম কাজ করিয়ে না আমি কাউকে মানে খাস করে বলছি না পৃথিবীর সমস্ত ভাই বোনদের বলছি যে আপনারা আপনাদের অর্থ সম্পর্কে সচেতন হন মাল ধন সম্পর্কে সচেতন হন যে এই মাল টাকা পয়সা আপনি অবৈধভাবে অর্জন করছেন কি না অবৈধভাবে করছেন বৈধভাবে অর্জন করুন তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি অর্থ কিভাবে অর্জন করছেন চার নম্বর প্রশ্ন হচ্ছে অফি মান ফাঁকাহু আর এই মালটা আপনি কি কাজে খরচ করছেন তাহলে ইনকাম কিভাবে করছেন টাকা পয়সা কিভাবে আসছে রুজি রুটি কিভাবে আসছে তাহলে এতে হালালভাবে আনতে হবে হাল উপার্জন করতে হবে আর আপনি কোন পথে খরচ করছেন খরচ যে কিভাবে করছেন তাহলে হালালভাবে খরচও করতে হবে হারাম এই টাকা দিয়ে আপনি হারাম জিনিস কিনবেন না আপনি নেট কিনেছেন ভালো কথা খুব ভালো কথা খুবই ভালো কথা কিন্তু এই নেট ইউটিউব দেখেন আমাদের বক্তব্যগুলো শুনুন শেখমত ইরান মাদানের বক্তব্য শুনেন এরকম ভালো ভালো আলিমদের বক্তব্য নেই কীভাবে আর ইউটিউব আপনি নেট কিনলেন কেনার পরে গান শুনছেন হিন্দি বাংলা গান শুনছেন হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখছেন আর আপনি কত খারাপ জিনিস দেখে আপনি আপনার এই অর্থটা সেখানে নষ্ট করে দিলেন আল্লাহ কেমতের বাদায় হিসাব নেবেন অর্থ ইনকাম করার পরে আপনি মদ খেয়ে অর্থ নষ্ট করে দিলেন হিসাব আল্লাহ নেবেন গুটকা খাইনি জর্দা পান তাম্বাকু সিগারেট ধূমপান মদ হারাম সিডি কিনা এরকম যতগুলো হারামের পথ আছে সেগুলো যদি আপনি আপনার টাকা দিয়ে অর্জন করে টাকা দিয়ে কিনে খান আর খরচ করেন হারাম পথে তাহলে আপনাকে কামতের ময়দানে হিসাব দিতে হবে রিক্সা চালিয়ে পয়সা কামিয়েছিলে অটো টোটো চালিয়ে পয়সা কামিয়েছিলে আর গাঁজা খেয়ে কেন নষ্ট করেছিলে সিগারেট ধূমপান খেয়ে কেন নষ্ট করেছিলে মদ খেয়ে কেন নষ্ট করেছিলে আর তুমি গুটকা খাইনি জর্দা তাম্বাকু খেয়ে কেন নষ্ট করেছিলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ দিয়েছেন সম্পদ এটা আপনি গৌরব করবেন না আমি ইনকাম করছি যেভাবে করি যেইভাবে ইচ্ছা খরচ করি কাউরি দেখার কি আছে কথা বলতে পারবেন না আল্লাহ যদি আপনাকে সুস্থ না রাখতেন ইনকাম করতে পারবেন না আল্লাহ সুস্থ রেখেছেন সবল রেখেছেন সময় দিয়েছেন তৌফিক দিয়েছেন আপনি নেকি করছেন তারপরে আপনি হালালভাবে নেকি করুন হালালভাবে উপার্জন করবেন আল্লাহ তৌফিক দিয়েছে আর হালালভাবে আপনি খরচ করবেন এটার তৌফিক আল্লাহ চাইবেন অতএব কোনো মতে আপনি অবৈধভাবে হারামের ব্যবসা দিয়ে ধনী লোক হওয়ার চেষ্টা করবেন না হারাম খাওয়ার চেষ্টা করবেন অনেক লোক বলে যে হারাম না খেলে কি আর ধনী হওয়া যায় হারাম না খেলে কি আর বড় লোক হওয়া যায় অমুক এত ধনী হয়ে গেল এত কোটিপতি হয়ে গেল আমরাও হারাম খাবো গুনাহের সঙ্গে জড়িত থাকবো হারাম না খেলে ধনী হওয়া যায় নাউজবিল্লাহমিন আলী নাউজবিল্লাহমিন আলী এই চিন্তা ভাবনা একজন মুসলিমের হতেই পারে না হারাম খাওয়া মুসলিম একজন মুসলিম হারাম খেতে পারেই না হারাম অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক পুরা হয়নি ততদিন পর্যন্ত আপনি পৃথিবী ছেড়ে যাবেন না মরবেন না রসুল্লাহ বলছেন তামু তানাফসুন হ্যাত্তা তাস্তাকবেন রিস্কাহা যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার রিজিক পুরা করেনি মারা যাবে না বুঝতে পেরেছেন ভাই তাহলে আপনি হালালভাবে বৈধভাবে পয়সা অর্জন করেন এবং হালালভাবে সঠিক রাস্তায় ভালো কাজে আপনি খরচ করেন নিজে হালাল খান স্ত্রীকে হালাল খাওয়ান ছেলে মেয়েকে হালাল খাওয়ান হ্যাঁ পাড়া প্রতিবেশী হালাল খাওয়ান এইভাবে আপনি নেকির কাজে আপনি খরচ করুন তাহলে চার নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার অর্থ কোথায় খরচ করলেন দান খয়রাত করলেন কিনা দান খয়রাত পর ভাগ আছে কালী পূজা দিওয়ালিতে টাকা দিয়ে দিলেন মুসলিম হয়ে গুনাহের কাছে উড়ুসের মেলাতে টাকা দিয়ে দিলেন গুনাহের কাছে দরগা দুর্গাতে টাকা দিয়ে দিলেন গুনাহের কাছে বিড়ি সিগারেট খেয়ে আপনি টাকা নষ্ট করলেন গুনাহের কাছে আর যারা নিজের যৌবনকে নিজের অর্থকে এ হারাম খেয়ে নষ্ট করলো এতে কোনো লাভ আছে কি বিড়ি সিগারেট গাঁজা জর্দা গুটকা খাইনি মদ এগুলো কি মানুষের কি পেট ভরে পেট ভরে কি পেট ভরে না পেটও ভরে না ক্ষুধাও মিটায় না আর আপনি আপনার হালাল রুজিটা হারাম কাজ ক্রয় করে না পেট না ক্ষুধা মিটলো আর না পেট ভরলো হারাম কেন করবেন আপনি হারাম কেন খরচ করবেন ভাই বোন আমার যারা পৃথিবীর বহু জায়গাতে রিজিকের জন্য গিয়েছেন সেখানে আপনি গিয়ে হালাল রুজি অর্জন করছেন হালাল রুজি আপনি গুনাহের কাজে আপনি খাটাবেন না হালাল রুজি গুনাহের কাজে আপনি লাগাবেন না রুজি যেমন হালাল অর্জন করছেন ঠিক এইভাবে আপনি হালাল কাজে লাগাবেন কত কষ্ট মানুষ পৃথিবীর কোন কোন দেশে আছে রিজিকের জন্য মানুষ চলে যাচ্ছে আর আপনি রিজিক পাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর পথে খরচ করবেন হালালভাবে খরচ করেন গুনাহের কাজে খরচ করবেন না তার চার নম্বর প্রশ্ন হচ্ছে কি আমাদের ময়দানে যে আপনি আপনার পয়সা কোন কাজে খরচ করেছেন নিজে খাবেন স্ত্রী ছেলে মেয়ে মা বাবা খাওয়াবে ইত্যাদি নেকির কাজে আপনি খরচ করলেন নেকি পাবেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমেলা আলেমা যা ইলম অর্জন করেছে এই মোতাবেক সে কি আমল করল ইলম তাহলে যারা পৃথিবীতে যে সমস্ত জায়গাতে ওলামারা রয়েছে ইলম অর্জন করার পরে আপনি কি ইলিমটা টাকার জন্য অর্জন করলেন তার টাকাই পাবেন ইলিমের কোনো ফায়দা হবে না না আপনি এলিম অর্জন করেছেন নেকির জন্য দিন প্রচার প্রসারের জন্য এলিম অনুপাতে আপনার আমল আছে কি না যদি আমল না থাকে তাহলে আপনি কামতের ময়দানে ফেসে যাবেন কি উত্তর দিবেন শুধু এইভাবে ওলামাদের নয় সারা পৃথিবীর মুসলিম ভাই বোন যারা আছেন যেখানে আছেন কেন যেখানে আপনারা আছেন আপনাদের শরীয়তের যতটুকু ইলম আছে জ্ঞান আছে আপনি সে অনুপাতে কি আমল করছেন সে হিসাব আপনাকে দিতে হবে সময় তো ভাই বোন আমার তাহলে আমরা আজকে সময়ের গুরুত্ব সম্পর্কে দুইটি হাদিস পেশ করলাম একটা আয়াত পেশ করলাম আল্লাহ আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বুঝার এবং সময়কে নেকির কাজে লাগানোর তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন তাহলে হাদিস থেকে বোঝা গেল যে সময়কে নেকির কাজে লাগাতে হবে এবং সময়ের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন সময়কে নেকির কাজে লাগাবেন এ সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন এবং এই সময়কে আপনি গুনাহের কাজে লাগাবেন না সুতরাং যে ব্যক্তি নিজের সময়কে ভালো কাজে লাগিয়েছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি নিজের সময়কে সময়ের গুরুত্ব দেয়নি সে ব্যক্তি বিফল হয়ে গেছে হাত থেকে যা সময় চলে গেল জীবন থেকে যা সময় চলে গেল বয়স চলে গেল সেটা আপনি আর ফিরে পাবেন না অতএব সচেতন হন অতএব আপনি আপনার মানে সুস্থকে গুরুত্ব দেন নিজের যৌবনকে গুরুত্ব দেন সুস্থতা গুরুত্ব দেন অবসর সময়গুলো নেকির কাজে লাগান ধোকার কাজে লাগাবেন না যৌবনের ব্যাপারে গুরুত্ব দিবেন যুবকের তারপরে সারা জীবনের হিসাব আপনাকে নেওয়া আপনার নেওয়া হবে যুবক হয়েছেন যুবক যৌবন সময় জিজ্ঞাসা করা হবে কিভাবে অর্জন করছেন কিভাবে খরচ করছেন কোন পথে আর ইলিম অনুপাতে কি আমল করছেন এই পাঁচটি প্রশ্নের জবাব আপনাকে অবশ্যই কেমতের বেদন দিতে হবে অতএব এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনাকে আল্লাহ জীবন জিজ্ঞেস করবেন কেমতের সময় কেমতের ময়দানে আর এগুলো আল্লাহ আপনাকে দুনিয়াতে নামতগুলো দিয়েছেন এখানে আপনি সময় পেয়েছেন মূল্যবান সময় আপনি আপনার দিনী কাজে দাওয়াতে কাজে লাগান আল্লাহ পাকের কাছে দোয়া করি হি আল্লাহ আমাদের পৃথিবীতে যে সমস্ত ভাই বোন আছেন যারা নিজের সময়ে গুরুত্ব দিতে পারেননি আল্লাহ তাদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো হে আল্লাহ যারা সময়কে অপচয় করেছে সময়কে গুনাহের কাজে লাগিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে সচেতন হওয়ার এবং সময়কে নেকির কাজে লাগানোর তৌফিক দান করো হে আল্লাহ আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো মাফ করো হে আল্লাহ আমাদের সময়ে বরকত দান করো হে আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করো হে আল্লাহ আমাদের জীবনে জীবনে সত আমল করার তৌফিক দান করো যৌবনকে নেক কাজে লাগানোর তৌফি দান করো হে আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি অর্জন করার তৌফি দান করো হে আল্লাহ আমাদেরকে হালাল রুজি খাওয়াও হে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো হে আল্লাহ আমরা যে যতটুকু এলিম অর্জন করেছি সেই এলুম এলিম অনুপাতে আমরা আমাদের এলিম অনুপাতে আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করো অবশেষে আরো বলছে আল্লাহ তুমি আমাদের সময়ে বরক দান করো আজকে আপনাদের সামনে আমি সময়ের গুরুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম আল্লাহ আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বুঝে দুনিয়া এবং আখরাতের